আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা কাজ শেখাবো যেটার মাধ্যমে এই এতটুকু কাজ যেটা যে কেউ একটা বাচ্চাও করতে পারবে সেই কাজটা শিখে আপনি ফাইবার মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে মোটামুটি ভালো টাকা আর্ন করতে পারবেন এটার চাহিদা ফাইবারও অনেক আছে আমি দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট যেখানে আমাদের ফ্রিলান্সিং আউটসোর্সিং যেটাই বলেন না কেন সেটার কাজ সব ধরনের কাজ শেখানো হয় তো আমি দেখেন এখানে একটা চ্যাটবট সিলেক্ট করছি লাইভ চ্যাট যেটা আমাদেরকে যদি কোনো স্টুডেন্ট বা কোনো আদার্স যে কেউ এস এম এস করে যে আমাদের সম্পর্কে জানতে চায় অথবা আমাদের সাথে লাইভে কথা বলতে চায় কোনো একটা প্রবলেম হয়েছে সেটা সমাধান করতে চায় তাহলে এখানে এখানে আমাদের ক্লিক করলে কিন্তু তিনি আমাদের সাথে লাইভে কথা বলতে পারবে আমি যেটা করছি এটা ফেসবুকের সাথে কানেক্ট করে রাখছি অথবা আপনি যেটা করতে পারেন হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে পারেন অথবা ডাইরেক্ট আপনি একটা ওয়েব পেজ তৈরি করে সেখানেও কানেক্ট করতে পারেন অথবা আমি যেটা করছি আমি এখান থেকে ডাইরেক্ট ফেসবুকের সাথে কানেক্ট করে দিচ্ছি কারণ কেউ যদি এস এম এস করে আমার ফেসবুকে নোটিফিকেশন আসে অথবা ফেসবুক মেসেঞ্জারে শো করে সেখান থেকে আমি তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই করি তো এটা আপনারা কিভাবে এটা করবেন সেটাই আজকে দেখাবো তার আগে আমি যেটা করব এই কাজটা মার্কেট প্লেস আছে দেখেন ছোট্ট একটা কাজ আমি আপনাদেরকে শেখাবো এই কাজটা দেখেন মার্কেট প্লেসে কীরকম চাহিদা আপনি যদি মার্কেট প্লেসে আসেন যেমন ফাইবার মার্কেট প্লেসে আমরা কাজ শেখাই তো এখানে যদি আপনি সার্চ করেন ওয়েবসাইট লাইভ চ্যাট ওয়েবসাইটের ভিতরে কিভাবে লাইভ চ্যাট করবেন বা এটা সেট আপ করবেন সেটা সেটা কাজটা কি দেখেন কাজটা দেখেন এখানে কি পরিমাণ চাহিদা আছে একুশ হাজার মানুষ কিন্তু বা একুশ হাজার সার্ভিস কিন্তু এখানে আছে অ্যাভেলেবেল আপনি এই কাজটা করে এখানে একটা সার্ভিস কিন্তু লঞ্চ করতে পারেন দেখেন এই ছোট্ট একটা কাজের জন্য তিরিশ ডলার একশো ডলার দুইশো ডলার পনেরো ডলার অনেকজনে আছে এই একটা ছেলে দেখেন install live chat support on any website যে কোনো ওয়েবসাইটের জন্য মনে করেন লাইভ চ্যাটের কাজটা করে দিবে দেখেন এটা অনেকভাবে করা যায় কিন্তু আমি যেটা করছি সেটা ফেসবুকের মাধ্যমে সেটাই আমি দেখাবো ওইটা করেও কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারেন ঠিক আছে তো আমরা যেটা করব এখন আমরা কিভাবে এটা ইনস্টল করতে হয় সেটা দেখাবো এবং কিভাবে এটা সেট করতে হয় আমরা ফেসবুকের কাজগুলো শিখেছি সেম একই দেখেন এখানে এখানে এই যে দেখেন মেসেঞ্জার লেখা আছে ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপ সেলার সেট করতে পারেন অন্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো সেট করে নিতে পারেন তো এখানে দেখেন প্রচুর কাজ কিন্তু আছে ঠিক আছে আর এই কাজের চাহিদা কিন্তু ফাইবারে আছে আপনি চাইলে এই একটা কাজ ছোট্ট একটা কাজ দিয়ে কিন্তু মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে পারবেন তো দেখেন এখানে যারা কাজ করতেছে লাইভ চ্যাট নিয়ে মোটামুটি তারা টপ রিলেটেডও আছে অনেকেই ঠিক আছে তো যাই হোক আমরা দেখলাম কাজটা ফাইবারে আছে কিনা তো আমরা এটা কেটে দিব তো আমি চলে যাব আমার একটা ডোমেনে এখানে আমি আমাদের ওয়ার্ড পেজের ক্লাসগুলো দেখলে আপনি মোটামুটি এইট্টি পারসেন্ট ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন বিশ পারসেন্ট আপনাকে আরও এক্সট্রা ভালো কিছু শিখে কাজ করতে হবে তো আমরা এখানে সার্চ করব আমরা প্রথমে ড্যাশবোর্ডে থাকবো এরকম একটা ড্যাশবোর্ডে থাকবো আর অথবা যদি আপনি না আসতে পারেন আপনার ডোমেন লিখবেন ধরেন আমার ডোমেন হচ্ছে এটা আমি ডোমেনটা আবার একটু ই করি রিপ্লেস করি বোঝানোর জন্য আপনার ফেস থাকবে এখান থেকে আসবেন এখান থেকে লেখ স্লাস দিবেন দিয়ে লিখবেন ডাব্লিউপি অ্যাডমিন দেখেন আমার এটা দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি এখানে কী লিখছি ডাব্লিউপি আপনি এখানে দেখবেন আপনার ডোমেন লেখার পরে ডাব্লিউপি একটা মাইনাসের মতো একটা চিহ্ন দিবেন ঠিক আছে দেওয়ার পরে অ্যাডমিন দিবেন দিয়ে ইন্টারে চাপ দিবেন চাপ দিলে লগিং এবং পাসওয়ার্ড জেনারেট করার একটা জায়গা থাকবে সেখানে আপনি লগিং করে পাসওয়ার্ড এবং ইউজার নিম ভাইয়ের কাছ থেকে নিয়ে আপনি আমার মতো এখানে চলে আসবেন ঠিক আছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম একটা মেসেঞ্জার সেট করা তো আমি যেটা করব এবার আমি এখান থেকে চলে আসবো এখানে অনেক কিছু আছে আপনি কোনো কিছুতে হাত দিবেন না আপনি চলে আসবেন ডাইরেক্টলি প্লাগ ইনে ওকে প্লাগিন আসার পর আপনি এখানে এরকম পাবেন কোনো টেনশনের কিছু নাই শুধু এখানে দেখেন উপরে লেখা থাকবে অ্যাড এ নিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে লিখবেন আপনি লাইভ চ্যাট লিখতে পারেন অথবা ফেসবুক মেসেঞ্জার চ্যাট ওকে আমি ফেসবুকের জন্য যেহেতু কাজ করতেছি আমি লিখব ফেসবুক লাইভ চ্যাট ওকে আমি ফেসবুক লাইভ চ্যাট লিখছি লিখে এবার আমি এখানে ইন্টারে চাপ দিলেই দেখেন এখানে ফেসবুকের মতো মেসেঞ্জারের একটা প্লাগ ইন আছে ঠিক আছে ওয়ার্ডপেজ এটা ইনস্টল করা যাবে এখানে আরও অনেক কিছু আছে আপনি সেগুলো করতে পারেন কিন্তু আমার কাছে এটা বেটার মনে হচ্ছে কারণ আমি এটা করে ফেলছি একবার আমার কাছে এটা খুবই ভালো লাগে কারণ হচ্ছে আমার ফেসবুকের মাধ্যমে মেনটেন করতে পারতেছি যেহেতু আমাদের ইনস্টিটিউটটা ফেসবুকের পেজের নামে আছে মানে ফেসবুক এবং ওয়েবসাইট দুইটা সেম নাম আমি দুইটা ইউজ করতে পারবো খুব ভালো হবে ঠিক আছে আমার জন্য তো আমি এখান থেকে ইনস্টল করে ফেলি ইনস্টলে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এবারে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন অ্যাক্টিভটা হয়ে গেছে কিন্তু এবার অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু আমার কিন্তু এখানে আসবে না এখনই ঠিক আছে কিছু সেট আছে সেগুলো করতে হবে তো এবার আমি যখন এটা ইনস্টল করে ফেলেছি তখন এই জায়গায় নিয়ে আসবে আপনাকে যদি এই জায়গায় না থাকে তাহলে আবার প্লাগ ইনে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আসবেন দেখেন লেখা থাকবে ফেসবুক চ্যাট প্লাগ ইন এখানে এখানে দেখবেন সেটিংস লেখা আছে সেটিংসে আপনি ক্লিক করবেন একদম সিম্পল কাজ এখান থেকে যাই কিছু আসুক আদার্স অনেক কিছু আসতে পারে কোনো ব্যাপার না আপনি শুধু সেট আপ চ্যাট প্লাগইন এটা ইনস্টল করবেন এটা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন লেখা আছে Facebook select your Facebook page আপনি এখান থেকে আপনার একটা যে কোনো একটা পেজকে সিলেক্ট করে দিতে হবে ওকে আমি একটা পেজ সিলেক্ট করে দিচ্ছি আমি চাচ্ছি যে আমার এই ফ্যাশন আয়োটা আমি সিলেক্ট করে দিই দিয়ে কন্টিনিউতে ক্লিক করব তো আমার একটা এখানে দেখেন আমার এই ফেসবুকের এটা এরকম আসতেছে ঠিক আছে ফেসবুকের ওই পেজটা অথবা আমাদের ফেসবুকের ইটা লোকটা শো করতেছে এখানে তো আমি এখান থেকে দেখেন এখানে কি লেখছে এখানে আপনি আপনার মনের মতো করে এস এম এসগুলো লেখা দিতে পারেন যেমন আপনার প্রোডাক্ট আপনি আমাদের কি সম্পর্কে জানতে চান আমাদের সম্পর্কে জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে চান আরও অনেক কিছু লিখতে পারেন ঠিক আছে অথবা আপনি একটা ওয়েলকাম এস এম এস দিতে পারেন এখানে যেমন ধরেন ওয়েলকাম টু মাই ফ্যাশন আয়ো ডট ফ্যাশন আয়ো ওয়েবসাইটে আপনাকে স্বাগতম এরকম ওয়েলকাম দিতে পারেন তারপরে এখানে দেখেন প্রশ্নবোধক চিহ্ন আছে হোয়ার ইউর লোকেশন আপনার লোকেশন কোথায় দেখছেন এখানে একটা এস দিলেন যে ওয়েলকাম মেসেজ দিলেন এটা দিয়ে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন এখান থেকে তো আপনি চাইলে অ্যাড করতে পারেন তো আমরা এটা করে ফেলি এটা আমি এবার নিচের দিকে আসি তো আমাদের একটা ওয়েলকাম মেসেজটা হয়ে গেছে এবার আমি অ্যাডে কোশেন কোশেন অ্যাড করি এটা হচ্ছে প্রথম যেটা পাবেন সেটা হচ্ছে লেখা কিন্তু আছে এখানে ওয়েলকাম মেসেজ যেটা আপনাকে মানুষ আসার সাথে সাথে তাদেরকে স্বাগতম জানাবে সেটাকে বলা ওয়েলকাম মেসেজ ঠিক আছে আর নিচে দেখেন লেখা আছে এটা হচ্ছে কোশেন যেমন এখানে লেখা আছে what you where you location তোমার লোকেশন কোথায় বা তোমার ঠিকানা কোথায় তো আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো লোকেশনগুলো অ্যাড করে দিতে পারেন যেমন এখানে লিখতে পারেন হোয়ার ইউ লোকেশন তো আমি এখানে আমার লোকেশনগুলো দিয়েছি where you location at the Tangail division হ্যান ত্যান ইত্যাদি এটা এটা সিলেক্ট করছি করার পরে আমি আরেকটা অ্যাড করতে চাই ধরেন আমি এখানে চাচ্ছি যে তুমি কি আমাদের সাথে তুমি কি আপনি কি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা আপনি কি আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন এরকম দিতে পারেন আপনার প্রশ্ন যদি থাকে প্রোডাক্টটা অথবা আপনি লিখতে পারেন আপনার প্রাইসটা কি ধরেন আমি এখানে লিখতে পারি আপনার প্রাইসটা কি অথবা আপনি কোন প্রোডাক্টটা পছন্দ করতেছেন ঠিক আছে অথবা আপনার সমস্যাটা কি একটা প্রশ্ন দিয়ে এটা দিয়ে এখানে একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবেন যে এটার কোশ্চেন অ্যান্সার হচ্ছে এটা কেউ ক্লিক করলে সেটা দেখে নিতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এটা প্রপারলি করা হয়ে গেলে আপনি নিচের দিকে আসবেন এটা আমার লাগবে না তা আমি আর পাবলিশে ক্লিক করব ঠিক আছে এবার দেখি কাজ কত দূর কি পাবলিশ পাবলিশ রিপ্রেস ওকে বলতেছে পাবলিশ হয়েছে আমি একটু রিপ্লেস করে দেখি আমাদের ওয়েবসাইটে কি আজও কাজ করতেছে কিনা আমাদের এখানে কিন্তু এখনও কোনো কিছু শো করে নাই ঠিক আছে শুরু না করার পিছনে অনেকগুলো কাহিনী থাকতে পারে custom face page all face okay all WordPress দিয়ে দিলাম দেখেন এবার কিন্তু চলে পড়ছে ঠিক আছে এবার কিন্তু চলে আসছে দেখছেন এবার কিন্তু এখান থেকে চলে আসছে এখানে যদি কেউ এস এম এস করে আমাদের এই প্রশ্নটা চলে যাবে দেখেন আমাদের এখানে এস এম এস করছে কেউ যে কেউ একজন এস এম এস করছে কন্টেন্ট মানে কানেক্টেড এবার আমি লিখতে পারি দেখেন এখানে কী কী প্রশ্ন সেটা হয়ে গেছে হোয়ার ইউ লোকেশন আমি যেটা বলছি আপনাকে এবার আমার এইটা কোথায় শো করতেছে আমি যদি দেখাই আপনাদেরকে এটা আপনাকে শো করবে হচ্ছে ফেসবুকের পেজে ধরেন এখানে একটা নোটিফিকেশন আসার কথা কারণ এখানে দেখছেন লেখা আসছে ফ্যাশন আয়তে আপনাকে এস এম এস আসছে ডাইরেক্ট হোয়ার ইউ লোকেশন আমার নিজেরটা আমি নিজেই করছি ঠিক আছে তো এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে দেখেন আমি প্রথমে বলছি এখানে একটা ওয়েলকাম মেসেজ থাকবে ওয়েলকাম মেসেজটা প্রথমে আসছে তারপর একটা লোকেশন আসছে ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন এইভাবে কাজটা করতে হয় একদম কিন্তু সিম্পল ঠিক আছে একদম সিম্পল